my lane fast, call it high speed I've been আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে রিয়েলমি ওপো ভিভো শাওমি এবং কি আপনার স্যামসাং মিডিয়াটেক আর কলকম যে ফোনগুলো আছে এগুলো আপনি ফ্রি টুলসটি দিয়ে আনলক করতে পারবেন চলুন আমরা টুলসটি এখন ইনস্টল করব এই টুলসটি আমাদের ডিসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন চলুন আমরা ইনস্টল করে নেই একটি রানের বেশন করব দেখুন ইনস্টল নিচ্ছে আমরা অপেক্ষা করব একটু আপনারা মিডিয়ারটাকে এমনকি কলকল যে কলকমের যে সিপিউগুলো আছে সেগুলো ফোনগুলো আপনার এই টুলসটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখুন বিওয়ার্স আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটি ওপেন করব ওপেনের জন্য আমরা রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব এখন ইয়েস করে দেব অপেক্ষা করছি একটু দেখুন আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে এখন এই জায়গা থেকে আপনারা যদি আগে ডিভাইস কিংবা কোনো ড্রাইভার ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন এই জায়গায় দেখুন ড্রাইভার আছে এইখান থেকে আপনারা সর্বফার্স্ট ড্রাইভারটা ইনস্টল করে নেবেন আপনার মিডিয়ার টেকার কোলকমের যে এগুলো আছে হল এটার ভিতরে দেওয়া আছে এখানে ইয়েস চাপ দিলে আপনার ড্রাইভারটি অটোমেটিকলি ইনস্টল নিতে থাকবে দেখুন আমার ইনস্টল একবার দেওয়া আছে তবু আমি দিলাম এখানে লিভ ফিল্টারও আছে এখানে লিভ ফিল্টারে ক্লিক করলো আপনারা এটা দেখেন one two six point zero এটা ইনস্টল হবে আমরা সিবি দিয়ে নেক্সট নেক্সট এখানে নেক্সট দেবেন অপেক্ষা করছি একটু এটা ইনস্টল হচ্ছে দেখুন এখন এই যে ইনস্টল হ্যাঁ দেখুন এটা ইনস্টল হয়ে গেছে আমরা আরেকটু অপেক্ষা করব দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট দেখাইছে আর এটাও একটু অপেক্ষা করতে হবে তারপর এই জায়গায় আপনি কন্ট্যাক্ট নিয়ে আছে তারপর বেসিক যে বেসিক রিপেয়ারগুলো আছে এই জায়গায় বুট লোডার আছে আনলক লক এবং কি ড্যামো ড্যামো হচ্ছে ভিভো রিয়েলমি ওপো এই তিনটা ফোনের ড্যামো রিমুভ করতে পারবেন আর FRP FRP MTK FRP Samsung FRP FRP new ways হ্যাঁ এটি এফআরপি বাইপাস করতে পারবেন ডাইরেক্ট ফ্যাক্টরি রিসেটের ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট কিংবা format safe one format safe two হ্যাঁ এটি আপনি করতে পারবেন দেখুন আমাদের ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে আমরা এটা ফিনিশ দিয়ে দিব এখন আপনারা অ্যাডভান্স রিপেয়ার যেগুলা এই জায়গায় ওপো কাস্টম আছে বোর্ড এনবিআরএম আছে এই জায়গায় disable verify boot backup bypass out ঠিক আছে format old model Mi account এগুলো সব বাইপাস করতে পারবেন এই জায়গায় কিছু মডেলও দেওয়া আছে ডাউনলোড নোট কমপ্লিট এগুলা মডেল দেওয়া আছে এখন এক্সট্রা ও পি এটা আমাদের তেমন একটা গুরুত্ব না ফ্লাশিং এমটিকে আমরা এসপি ফ্লাশ টুলে যেভাবে ফ্লাশ দিই এই জায়গায় শুটারটা সিলেক্ট করে ঠিক আছে এখানে আপনার ডা তো দেওয়াই আছে আর এবং কি আপনি নতুন করে অ্যাড করে নিতে পারবেন এখানে ডাউনলোড অনলি কিংবা ফরমাট অল ফিমোয়ার এপ্রুভেড এটা দিয়েও আপনার ফ্লাশ করতে পারেন কিংবা ফ্লাশ বিন বিন ফাইলও আপনি ফ্লাশ করতে পারবেন এখান থেকে ঠিক আছে এবং কি রেড অ্যান্ড ইয়ার্স এখানেও আপনি পিটস যেগুলো আছে এগুলা দিয়ে আপনি ইয়ার্স কোড নিতে পারবেন এখানে আমরা ওপ্পো দেখুন আমাদের রিয়েলমি যে সাপোর্টগুলা এগুলো তো দেখলে নেই মোটামুটি অনেক সাপোর্ট আছে এমটিকে যেগুলা এগুলা সি পঁচিশ পঁচিশ এস নাকি আপডেট অনেক মডেলগুলাই আছে এবং কি আমরা এখন ওপ্পো দেখব ওপ্পোর ভিতরে এ বারো এ এগারো কে ফাইভ এস কিংবা আপডেটের দিকে যদি দেখতে যাই আমরা আপডেট অনেক ফোন আছে এই জায়গায় last Oppo Reno six pro five G এবং কি Reno six five G Reno six Z five G মানে কি মোটামুটি এমটিকে ভালো সাপোর্টই আছে ভিভোর ভিতরে অনেকগুলো সাপোর্ট আছে ঠিক আছে আর স্যামসাংয়ের কথা আর কি বলবো স্যামসাং মোটামুটি অনেক সাপোর্ট আছে অনেক আমাদের আপডেট অনেক ফোনগুলো সাপোর্ট আছে দেখুন A one zero core A two zero core A three S A ten S A বারো এ তেরো এ তেরো বিশ বাইশ এ একুশ বাইশ বাইশ আবার এম জিরো ওয়ান এস এগুলো অনেক সাপোর্ট আছে আশা করি আপনাদের এই টুলটি অনেকটাই কাজে লাগবে আপনারা এই টুলসটি ফ্রি ডাউনলোড করে কাজ করে নিতে পারেন ঠিক আছে এখানে শাওমি ফোনেরও অনেক সাপোর্ট আছে অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এমনকি ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম